এই সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তালা সোশ্যাল অ্যান্ড মরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সুরায় দিয়েছেন আল্লাহ রাসুসাহ ইসলামের নয় জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল মোট স্ত্রী এগারো জন দাসী দুইজন সব মিলে তেরো জন আর এটা টাইমে বেঁচে ছিল নয় জন আল্লাহর হাবিব সাহ ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিছিলেন এগুলোরাই বলে হুজরা সোবান আল্লাহ পড়েন তো উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই ও এরা এসে আল্লাহ রাসুসাহ ইসলামকে ডাকা শুরু করত। আমরা আমাদেরকে যেমনে ডাকি আপনার নাম যদি হয় আবদুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাক হয় আবদুল্লাহ এদিকে এবার ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আবদুল্লাহ এদিকে আয় আব্দুর রহিম আমার বন্ধু আমি ডাকবো এই আব্দুর রহমান এই কিন্তু আল্লাহ রাসুল সাহা ইসলামের নাম হচ্ছে মোহাম্মদ ওনারা কি ডাকা যাবে এই মোহাম্মদ এই ডাকা যাবে উনি কি আমাদের মতো মানুষ উনি মানুষ তবে অসাধারণ মানুষ ঠিক কিনা তো কিছু বেদইন এসে দুপুরবেলা রাসুল সাহা ইসলাম বিশ্রাম নিচ্ছিলেন তারা এসে বলতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ এই মোহাম্মদ এই বের হও আল্লাহ বরদাস্ত করলেন না আল্লাহ বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীর ওইভাবে ডেকো না তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা চিল্লায় বলতে হবে কার রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে এমপিরে পায় না রাগ দেখে আরে আসছি এমপি হয়েছে তো কি হয়েছে পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ আছে না নাই উনি তো আপনাদের জন্যই কাজ করেন উনি যে মিটিংগুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখনো এতক্ষণ ধরে বসে আছি দুই কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে এরকম অভিযোগ আছে না নাই কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের গোসল করা লাগে হুজুরের বিশ্রাম লাগে হুজুরের ফ্যামিলি আছে হুজুরও অসুস্থ হয় হুজুর রোবট না ঠিক কিনা এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এজন্য সুন্না হচ্ছে কারোর সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন তাহলে এক নাম্বার সুন্না অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার সুন্না যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম ওনার ঘরে বসা এক সাহাবি এসে দরজার মধ্যে কারানার নেন আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন মান্দা কে দরজায় কারানা রে সাহাবি বললেন আনা আমি বিষ্ণনী বললেন মান আন্তা তুমি কে সাহাবি কয় আনা আনা আরে নবী আমি আমি রাসুল সাহ ইসলাম কিসের আনা আনা নাম বলো মিয়া আনা আনা কান্না হু কারিহা রাসুসা ইসলাম ওর কথাটাই রিপিট করলেন রাসুসা ইসলাম জিজ্ঞেস করলেন কে বলে আমি আরে তুমি কে সাহাবি বলে হুজুর আমি আল্লাহ রাসুল বলে আমি আমি এটা কোনো নাম হইল নাম বলো আল্লাহ রাসুসা ইসলাম রেগে গিয়ে দুইবার বললেন আমি আমি তা আমি বললেন না আবার নামটা বলবেন আমি কোনো নাম হইল তো সাহাবি বললেন আমি ইসলাম বললেন না আমি তোমার নাম না তোমার নাম বলবে তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া দুই নাম্বার অনুমতি চাওয়া দরজায় নক করে সালাম দেওয়া আর নাম বলা রাজি আছেন অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না এটা কি আপনাদের মনে থাকবে এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে কেউ নাই শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে আস্তাদিন আলা উম্মি আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি আল্লাহর হাবিব বললেন না তুহিব্বু আন তারাহা উরিয়ানা তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে সাহাবি বললেন না কশিন কালেও আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন ইদান ইস্তাদিন আলাইহা তাহলে তোমার মার ঘরে ঢোকার আগেও অনুমতি নিয়ে ঢুকবা মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সাহাবি বলে আনা খাদিমুহা রাসুল সাহ ইসলাম আমি তো আমি ছাড়া ওনার কেউ নাই আমি তো ওনার খেদমত করি আমার মার ঘরে ঢুকার আগে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন হ্যাঁ তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে তাহলে মার ঘরে ঢোকার আগে যদি অনুমতি লাগে বোনের ঘরে ঢোকার আগে তোর অনুমতির দরকার নেই হ্যাঁ ভাইয়ের ঘরে ভাবির ঘরে ভাবির ঘরে ঢুকবেন হ্যাঁ অনুমতি নিয়ে ঢুকবেন না খবরদার কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি সে হয়তো বিশ্রাম নিচ্ছে অল্প কাপড় পরে শোয়া বা বিছানা এমনভাবে পড়ে আছে ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে নক করেন সালাম দেন নাম বলেন পারমিশন চান এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে ঠিক কিনা দিস ইজ ইসলাম আওয়াজ করে বলেন দিস ইজ ইসলাম এটাই ইসলাম শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম কথা বুঝতে পেরেছেন